গাবেন আরেকটা আছে ও লেখা আসবো ওখানে লেখা আসবে সুর পালি হবে লেখা আসবে সুরে আমি বড়াই দিব মানে সুর একই ও পারবে আমি শিওর ও পারবে এটাই পারবে দেখেন আপনি অপেক্ষা করেন আপনি গান আবার আমি ভিডিও ধরবেন ও